আমরা এমন একটি মুহূর্ত অতিক্রম করছি এমন একটি সময় আমরা পার করছি এবং আল্লাহ তালার কাছে সুপ্রিয় জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলমীর যেন আমাদেরকে যেভাবে পালন করলে এই দশটি দিন তিনি রাজি ও খুশি হন সেইভাবে আমাদেরকে ইবাদত বন্দীতে মশগুল হয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহ আমিন সর্বাত মুসলিমবৃন্দ এই দশটি দিনের মধ্যে রয়েছে আরাফাত এর মধ্যে রয়েছে কুরবানির দিন এবং এই মধ্যে এই দশটি দিন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে তিনি এই জিলহজ মাসের প্রথম নয় দিন তিনি লাগাতার রোজা রাখতেন এর মধ্যে আমরা একটি দিন রয়েছে যে দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী হতে পারে ওই একটি দিনের রোজার কারণে রব্বুল আলামিন অতীতে এবং ভবিষ্যতে দুই বছরের গুনাহগুলো মাফ করে দিবেন যখন আমাদের রমজান মাসে সেই দশক আসে লাইলাতুল কদর থাকে সেখানে আমরা বাজার ঘাট মার্কেট শপিং মল ইত্যাদি ব্যস্ত পড়ি ঠিক তেমনি ভাবে এই দশ দিনের একই অবস্থা এখন আমাকে মার্কেটে যেতেই হবে এখন আমাকে ঈদের কাজ কেনাকাটা করতেই হবে এই অহেতু যে কাজগুলো না করলেই নয় এমন বেশ কিছু কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি এবং এর মধ্য দিয়ে এই যে মহিমান্বিত সময়গুলো পার হচ্ছে এই সময়গুলো আমরা মূল্যায়ন করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم ওয়াবাশিরিল মুহসিনিন আল্লাহ বললেন যে তোমাদের তোমাদের পশুর জন্তুর রক্ত এবং মাংস কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আল্লাহ তাআলার কাছে তোমাদের যে জিনিসটি থেকে পৌঁছে সেটি হলো তোমরা কতখানি আল্লাহ ভীতি অর্জন করেছো কতখানি তোমরা আল্লাহকে ভয় করো এই তাকওয়াটাই কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছে আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুহসিনিন যারা সৎ কর্ম করে হে রাসূল আপনি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দান করুন ঈশ্বরী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবী জাবের থেকে বর্ণিত আন জাবির আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أفضل أيام الدنيا أيام العشر আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ায় যতগুলো দিন রয়েছে এই সব দিনগুলোর মধ্য থেকে জিলহাজ মাসের প্রথম দশ দিন হলো সবচেয়ে উৎকৃষ্ট দিন অপর হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার থেকে বর্ণিত আইয়ামি আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু মিন আল আইয়ামি আশরি আল্লাহ বলেছেন দুনিয়াতে বছরে 365 দিন রয়েছে এই 365 দিনের চেয়ে যে ব্যক্তি জিহাদ করতে বের হয়ে গেছে তার রক্ত নিয়ে তার সম্পদ নিয়ে কিন্তু ফিরে আসে নাই শাহাদত বরণ করেছে ওই জিহাদ ছাড়া একটি জিহাদ যত আমল আছে কোন আমলই এই দশ দিনের আমলের তুলনায় উত্তম নয় যখন আমরা থেকেছি দেখেছি এই দশ দিন প্রত্যেক দিন বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মসজিদ মসজিদে প্রত্যেক দিন ইফতারি দেওয়া হয় এই দিনগুলোতে এই প্রথম নয় দিন জিলাস মাসের প্রথম নয় দিন রাফা সহ এই প্রথম নয় দিন আপনার মুসল্লিরা মদিনাবাসীরা সবাই বেশিরভাগ মানুষকে রোজা রাখে আমাদের অভ্যস্ত হতে হবে আমাদের আমলগুলোকে মানে করতে হবে এবং আমরা আমাদের অভ্যস্ত অভ্যস্ত হতে হবে যেন আমরাও যত আমার দুনিয়াবি ঝামেলা থাকুক না কেন এবং যত পেশাই থাকুক না কেন প্রথম রক্ত থেকে আমার রক্ত থেকে আমার নামাজ কিছু হবে না ঈশ্বর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আপনি ওই মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন আই বললাম হে আল্লাহর রাসূল আইউল আমাল হাব্বু আল্লাহ হে আল্লাহর রাসূল আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল কি আল্লাহ রাসূল বললেন আস-সালাতু ওয়াক্তিহা আমার লোকটি নামাজ পড়া হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় আমল সাহাবী যাকে বলেন আল্লাহ রাসূল আব্দুল রাসূল বলেন আল্লাহ রাসূল সুন্নাই একবার পড়া উত্তম আল্লাহ রাসূল বললেন দুরুল ওয়ালিদাইন পিতামাতার সেবা করা সবচেয়ে উত্তম আমল সাহাবী বলেন আল্লাহ আমি আমার জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল সুন্নাই একবার পড়া উত্তম আল্লাহ রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ এর উত্তম আমল হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা তবে সেটা অবশ্যই হতে হবে মুসলিম সরকারের অধীনে জঙ্গি করা বা বিশৃঙ্খলা এগুলো জিহাদ নয় সরকার মুসলিমবৃন্দ এই দশ দিন অঙ্গীকার হবে কত অঙ্গীকার আমাদের হবে আমার লোকটা আমরা সালাত আদায় করব অন্য হাদিসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত এমন একটি ইবাদত যে একটি সিজদার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার গুনাহগুলো দূর করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন সাহাবী সাহাবাত থেকে বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم عليك بكثرة السجود فإنك لا تسجد لله سجدة إلا رفعها الله بك আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে সাহাবা তোমার উপর দায়িত্ব কর্তব্য হলো তুমি বেশি বেশি করে নফল সালাত আদায় করবে কারণ যখন তুমি আল্লাহর জন্য একটি সিজদা করবে ওই একটি সিজদার মাধ্যমে রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমার সম্মান বৃদ্ধি করে দেবেন وحتى عن خطيئة ওই একটি সিজদার মাধ্যমে রব্বুল আলামিন তোমার পাপ রাশিগুলো ক্ষমা করে দিলেন শুধু সলাৎ সেজদার মাধ্যমে শুধু মর্যাদায় বৃদ্ধি হয় না শুধু একটা গুণায় দূর হয় না বরং সলাৎ এমন একটি ইবাদত যে ইবাদত যদি কেউ করে খুশু এবং খুশু সরা করে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে তার জীবনে কোনো গুনাহই থাকে না আল্লাহ সাল্লাল্লাহু বললেন লাউ আকানা হারাম বিবাদে হাকিকুন ইয়াকতাসিমু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান আর ইউকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা বাড়ির সামনে থাকে আর ওই থাকে ওই পানিতে যদি কেউ পাঁচবার করে লা ইয়াবকা মিন দানিহি মিন শাই তার শরীরে কোনো ময়লা থাকবে না আল্লাহ সুবহানাহু সালাওয়াতুল খামস বিশেষ করে তিন জিনহজের প্রথম পাঁচ দিনে আমার সন্তান নামাজ পড়বে না তিন জিনহজের প্রথম পাঁচ দিনে আমার স্ত্রী নামাজ পড়বে না যারা আমার খায় যারা অধীনস্থ এরা আমার নামাজ পড়বে না এমন জন্য হয় মনে আপনার দায়িত্ব কর্তব্য হলো যে এবাদতের মাধ্যমে রব্বুল আলমী সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেন সেই এবাদতে নিজেকে অভ্যস্ত করা এবং পরিবারকেও নামাজি পরিবার বানানো আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন দ্বিতীয় যে পয়েন্টটি বলবো জিহাদ হোসেন কোন কাজ দিলেন যেই কাজ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কন্টিনিউ করতেন নিয়মিত করতে তিনি জিহাদ মাসের প্রথম ক্লাস দিলে অর্থাৎ প্রথম নয় দিনে নয় আলাফা পর্যন্ত তিনি নিয়মিত রোজা রাখতেন এবং তার সাহাবা রোজা রাখতেন আমরা আমাদের সামর্থ্য রয়েছে এবং আমাদের সাথে আহ, রোজা রাখতে কোনো অসুবিধা হয় না তেমন শারীরিক কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এই জিলহজ মাসের প্রথম নয় দিন অর্থাৎ আরাফা দিন পর্যন্ত আমরা রোজা রাখবো আর বাস আজবাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان رسول الله صلى الله عليه وسلم يصوم تسع ذي الحجة ويوم عاشوراء وثلاثة أيام من كل شهر কোরআন আমাজান থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখতেন এবং তিনি আসল রোজা রাখতেন এবং প্রত্যেক মাস থেকে তিনি তিন দিন রোজা রাখতেন এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইন্নাহু মুস্তাহাবুন ইস্তিহবাবান শাদীদা জিলহজ মাসে প্রথম দশ প্রথম নয় দিনে রোজা রাখা এটা শুধু মুস্তাহাব নয় বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত সম্মানিত মুসলিমবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি যেভাবে ইবাদত করলে এই দশ দিনে যেভাবে মানব যখন রক্ত পুজ এবং আপনার অন্তের ভিতরে ভাবুন করবে সেই সময় শুনেছেন বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিয়ামতের দিন এই রোজাগুলো এবং কোরআন বান্দার জন্য আল্লাহ নিকট সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ কবুল করবেন প্রথম কাজ করলাম আমরা সালাত আদায় করব দ্বিতীয় কাজ করলাম যাদের আমাদের সামর্থ্য রয়েছে আমরা এই প্রথম নয় দিন রোজা রাখার চেষ্টা করব তিন নম্বর যে কথাটি বলবো সেটি হলো যে আমরা কোরআনুল বেশি বেশি তেলাওয়াত করব আপনি এই নয় দিন একটা মুজিব করতে পারেন যে আপনি প্রতি সালাতের পরে এক পৃষ্ঠা বা ফসলের পরে মাগরিবের পরে আসরের পরে যখন আপনার সুবিধা হয় একটা উকিল করে নেবেন যাতে করে এই নয় দিনে কোরআন একটা খতম দেওয়া যায় না হলেও অন্তত অর্ধেক শেষ করতে পারে একটা উকিল করে আপনি এভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান করা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি ফালাহু বিহি হাসানা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি কোরআন কারীম থেকে একটা হরফ পড়ে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন আল্লাহ সাল্লাম বললেন ওয়ালা আকুলু লাকুম আলিফ লাম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন আল্লাহ বললেন যে আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা অক্ষর মিলে একটা হরফ দশ নেকি এটা বলি না বরং আমি বলি আলিফ একটা হরফ দশ নেকি লাম একটা হরফ দশ নেকি মিম একটা হরফ দশ নেকি তিরিশ নেকি এবং প্রত্যেক নেকিকে আপনার দশ গুণ করে বানানো হয় অর্থাৎ তিনশো নেকি এই শুধু আলিফ লাম মিম করলেই মুসলিম যিনি হবেন মুমিন যিনি হবেন আহলুল হাদিস মুসলিম যিনি হবেন তিনি কোরআনকে সর্বাবস্থার সাথে রাখবেন কোরআনকে তেলাওয়াত করবেন এবং বিশেষ করে জিলহজ মাসে 10 দিন আপনি রুটিন করে নেবেন যেন কোরআনুল টাইম আমার একটা খতম হয় যদি খতম দেওয়া সম্ভব না হয় অনেকখানি কোরআন যদি আমি পড়তে পারি সেই চেষ্টা করবেন কিয়ামতের দিন যখন জান্নাতীরা জান্নাত জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন পড়তো তাদেরকে বলবেন এ করা অর্থ কি তুমি একটা করে আয়াত পড়ো আর তুমি জান্নাতে উপলব্ধি করবে অরতিল কানা কানা তুরতিল ফিল ফিল দুনিয়া এবং তুমি এবং তুমি কোরআন সুন্দরভাবে সুর দিয়ে পড়ো ফাইনাহু ফাইনা আনসরাতাকা আখিরা আয়াত তাকওয়াহা কারণ জান্নাতে তোমার সর্বশ্রেষ্ঠ মঞ্জিল সর্বশ্রেষ্ঠ জায়গা সেখানেই হবে যেখানে তুমি গিয়ে কোরআন পড়া শেষ করবে মানে যত বেশি কোরআন পড়বে যা কত বেশি কোরআন মুখস্থ রয়েছে কোরআন পড়তে পারবে জান্নাতে তার আসন এবং স্থান তত বেশি মর্যাদাপূর্ণ হবে সালাত মুসলিমিন করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের অধিকারী বানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়াতে যা কিছু আছে তার মধ্য থেকে সবচেয়ে উত্তম কারা আল্লাহ রাসূল বললেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে উত্তম কারাই তোমাদের মধ্যে উত্তম তারাই যারা নিজেরা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা করে এই মানুষগুলো এজন্য আমি বলি ওই মানুষগুলো তো আমার কাছে আপনার টাকা পয়সা ব্যবসা বাণিজ্য আর অনেক কিছু আপনার পেশা থাকতে পারে উত্তম পেশার মানুষ তারাই যারা নিজেরা কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয় সম্মানিত মুসলিমবৃন্দ মাসের প্রথম দিনে আমাদের একটা ওয়াদা হোক আমরা নামাজ আমরা সিয়াম এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী আল্লাহ আমাদের সেই দান তিনি বলেছেন যে মানুষের অন্তরগুলো একটা পাত্র অতএব তোমরা এই পাত্রগুলোকে পবিত্র করে কারীম দিয়ে ভর্তি করে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার কোরআনের অধিকারী বানান আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজি বানান আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই জিলহজ মাসের 10 দিনে যেইভাবে ইবাদত করলে তিনি রাজি ও খুশি হন সেইভাবে ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন চার নম্বর পয়েন্ট যেটি বলবো যে বিষয়ে আমরা অনেক মানুষই গাফেল সেটি হলো পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এটা আজকে আপনাকে অর্ডার করতে হবে আল্লাহর কাছে অর্ডার করতে হবে আল্লাহ পিতা মাতার সাথে জোরে কথা বলাটা নিষেধ বিশেষ করে জিলহাজ মাসের এই দশ দিনে আমি কোনোভাবেই পিতা মাতাকে কষ্ট দেবো না আমার কথার মাধ্যমে আমার ব্যবহারের মাধ্যমে আমার আচার আচরণের মাধ্যমে কোনোভাবেই পিতা মাতার মাধ্যমে কষ্ট পাবে না এই ওয়াদা করে আপনি যাবেন আল্লাহ সাল্লাম বলেছেন হোমা জান্নাতুকা আও নারুক পিতা মাতা হয় তোমার জন্য জান্নাত না হয় তোমার জন্য জাহান্নাম স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা শেষে তিনি বলেছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই আয়াত অনেক বড় আয়াত সেখানে রব্বুল আলামিন বলেছেন যে পিতা মাতার সাথে জোরে কথা বলে না ওয়ালা তানহারহুমা এবং তুমি তাদেরকে ধমক দিও না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা এবং পিতা মাতার সাথে যখন কথা বলবে সম্মানের সহিত কথা বলবে ভদ্র ভাবে যাদের পিতামাতা জীবিত রয়েছে অন্য মাসে যদি কষ্ট দেন যে গুণা হবে এই মাসে এই দোষ যদি কষ্ট দেন আপনার গুণাটা বেশি হবে কারণ আলেমন এক পা পোষণ করেছেন যে অন্য মাসে গুণা করলে এক গুণা কিন্তু হারাম মাসে যদি কেউ গুণা করে তাহলে সেই গুণার পরিমাণ বেড়ে যায় আপনি চেষ্টা করবেন পিতামাতার সেবা যত্ন করার জন্য আমরা মদিনে দেখেছি অনেক বড় বড় সাহেব যারা মসজিদ নবীতে ডান্স দেন তারা তাদের পিতাদেরকে নিজে হুইল চেয়ারে করে বসতে নবমীতে নিয়ে আসেন যখন তারা নিয়ে আসেন তাদের যে সমস্ত ছাত্র রয়েছে তারা চেষ্টা করে যে না মোস্তাজি আমাকে দেন আমি নিয়ে যাই বলছে না আমার পিতা মাতার আমার পিতার সেবা করার বেশি হকদার আমি উনি মদিনার ভার্সিটির বড় প্রফেসর মদিনার ভার্সিটিতে তিনি দাস দেন মসজিদ নবমীতে তার জন্য চেয়ার বরাদ্দ রয়েছে তিনি সেখানে দাস দেন তারপরেও তিনি নিজের পিতার সেবা করেন এই জন্যই আল্লাহ আপনি যেভাবে তারা আমার সকল অবস্থায় তারা আমার করেছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন রিদা রব্বি ফি রিদা ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ওয়ালিদাইন পিতামাতা সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হন আর পিতামাতা রাগান্বিত হলে আল্লাহ তারা রাগান্বিত হন অতএব ওই জিনিসকে নষ্ট করে ওই জিনিসকে কষ্ট দিয়ে পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাত খোলার চেষ্টা করেন না বরং পিতামাতাকে সন্তুষ্ট করেই আল্লাহর জান্নাত খোলার চেষ্টা করুন অনেক ভাই অনেক ভাই আমাকে মানে এটা আমার একেবারে দেখা কথা তিনি এবাদতে বন্দিগিতে এরপর আসার আচরণে দাঁড়িয়ে সব দিক থেকে মাসাল অনেক ভালো কিন্তু পিতামাতার সাথে সম্পর্ক ভালো না পিতামাতাকে সর্বদাই গালাইও করে এবং পরে আমার পিতা হারাম কামাই করে এই সেই বলে পিতামাতার ঝগড়া পিতামাতাকে বাড়ি থেকে বের করে দেওয়া ইত্যাদি ইত্যাদি কাজ করে সন্ন্যত মুসলিম বিন্দু জেনে রাখুন আল্লাহ করার পাশাপাশি যাদের কথা বলেছেন তারা ওই দুজনকে সন্তুষ্ট রেখে আপনি জান্নাতের পথ খুঁজুন ওই ওই দুজনকে নিয়ে ওই দুজনের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে আপনি জান্নাতের পথ খুঁজুন ওই দুজনকে বাদ দিয়ে ওই দুজনকে রাগান্বিত করে ওই দুজনের <coughs> অসন্তুষ্ট নিয়ে আপনি জান্নাতের পথ খুঁজবেন না সম্মত ও সমবেত মুসলিমবৃন্দ আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান সাররাহু আইয়ামুত লাহু ফি উমরিহি ওয়া ইউজাকু ফি রিজকিহি ফালইয়াবির ওয়ালিদাইহি আল্লাহ বলেছেন যে ব্যক্তি চায় তার বয়স বাড়ুক যে ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি হোক এবং যে ব্যক্তি এটা পছন্দ করে যে তার রিজিক তার ব্যবসা বাণিজ্য তার রিজিক বৃদ্ধি পাক তার লেবির রোমালি দেয় সে যেন তার পিতা মাতার সাথে সংগ্রহ ওখানে রিজিক বৃদ্ধি হয় ওখানে মাধ্যমে ওখানে সেবা করার মাধ্যমে হায়াত বৃদ্ধি হয় ওখানে ভালো ব্যবহার করার মাধ্যমে দুনিয়া আখাতে আপনার সফলতা অর্জিত হয় এজন্য আপনি আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সর্বদা একটি কথা বলতেন كنا مع الوالدين كالعبد المذنب الذليل للسيد الفضل الغليظ সাহেব আব্দুল আব্বাস বলতেন যে আমরা পিতামাতার সাথে ওইভাবে থাকতাম যেভাবে কোনো দাস যেভাবে কোনো দাস কোনো পাপ অপরাধ করার পরে প্রতাপশালী দাম্ভিক এবং অশ্লীল ভাষী মনিবের সামনে ওই দাস যেভাবে থাকতো নত হয়ে আমরা পিতামাতার সাথে ওইভাবে নত হয়ে কথা সাহাবা তারা ছিলেন সাহাবাগণ আর আমরা যখন পিতামাতার সাথে কথা বলি মনে হয় যে আমাদের বন্ধুদের সাথে এত ভালো কথা বলি না যেভাবে পিতামাতাকে ধমক দেওয়া জোরে কথা বলা এইভাবে কথা বলে আমরা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত খারাপ গুণ থেকে রক্ষা করুন এবং এই জিহাজ মাসের দশ দিন আমাদের অঙ্গীকার হোক আমরা সর্বদাই আমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবো আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রথম যে পানটি বললাম দুই সিয়াম রাখবেন এরপরে তিন নম্বর বললাম এই জিলাস মাসের প্রথম দশ দিনে আপনি কোরআনের সাথেই থাকবেন চার নম্বর বললাম পিতামাতার সাথে অবশ্যই অবশ্যই ভালো ব্যবহার করবেন এবং জেনে রাখবেন আল্লাহ বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারু পিতামাতার সাথে ভালো ব্যবহারের মাধ্যমে হয় তুমি জান্নাতে যাবে না হলে পিতামাতার সাথে খারাপ ব্যবহারের মাধ্যমে তোমাকে যেতে হবে জাহান্নামে অতএব ওই জিনিসকে কষ্ট দিয়ে পিতামাতাকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া অনেক দূর হবে পাঁচ নম্বর যে পয়েন্ট বলব সেটি হলো যে কাজটি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশ দিনে অধিক অধিক বেশি করে করতেন যেভাবে তিনি করতেন রমজান মাসে সেটা হলো দান ও খয়রাত করা সাদাকা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযীনা নিজের বাড়িতে রয়েছি ঘুরছে এমন অনেক ভাই এখন রয়েছে বাংলাদেশে নিজের বাড়িতে থাকার মতো পরিবেশ নাই নিজের বাড়ি পানির নিচে নিজের বাড়ি আছে ঘর আছে কিন্তু নিজের বাড়িতে থাকতে পারছেন না আপনি ওই সমস্ত মানুষের দিকে খেয়াল করুন এবং আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করার চেষ্টা করুন আমরা আমি গতবার গত গত জমাতে এক জায়গায় বলেছিলাম সেখানে বেশ কিছু টাকা উঠেছে এক লোক এসে বলছে হুজুর আমার কাছে দেওয়ার মতো কিছু নাই আমি রিক্সা চালাই তবে আমি একশো টাকা দিয়ে গেলাম আল্লাহ যেন কবুল করেন এই কথা শোনার পরে আমার নিজের চোখে পানি চলে আসছে রিক্সা চালায় এবং তিনি আসল প্রতিবন্ধী তিনি এসে বন্যান্ত মানুষের জন্য তিনি একশো টাকা দিয়ে বলছেন আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন ওই ভাইদের কথা মনে করে আমি একশো টাকা দিলাম আপনি তো আপনি তো আপনার সাধ্য অনুযায়ী সেই সমস্ত মানুষের কথা খেয়াল করে আপনি দান করতে পারেন গত সপ্তাহে আমাদের এই মসজিদে আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব উনি ঘোষণা দিয়েছিলেন আজ তো আমরা আবারও আমাদের স্মরণ করে দিচ্ছি সেটি হলো আমাদের এই মসজিদের পক্ষ থেকে এবং মাসাদ আলসুল্লার পক্ষ থেকে বন্যার্থদের জন্য অসহায় মানুষদের জন্য আপনার টাকা নেওয়া হয় জমা নেওয়া হচ্ছে আপনাদের সাধ্য অনুযায়ী আপনার এই খাতে দান করার চেষ্টা করবেন সকলেই শরীর হবে বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিনে যেহেতু এই দশ দিনের সব আমল আল্লাহ সুবহানাহু ওয়া কাছে সবচেয়ে প্রিয় আমল আপনি চেষ্টা করবেন সকলে যা চেষ্টা করেছে যদি প্রতিবন্ধী ভাই যদি রিক্সা চালক ভাই একশো টাকা নিতে পারে আপনি কেন পারবেন না বরং আপনি চেষ্টা করবেন আরো বেশি করার জন্য এবং এবং প্রত্যেকেই এই কাজে শরিক হবেন আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াসাল্লামাতু তুফিল খাতিয়া কামা তুফিল নারা যে দাম ফাড়া মানুষের গুণাগুলোকে দূর করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুর খেজুরের একটা অংশ দান করার মাধ্যমেও হয় আমি তো মনে করি ভাই আমি তো মনে করি প্রতিবন্ধী ভাই উনি আশীর্বাদ দিয়েছেন আল্লাহ তালা যদি তার দান কবুল করেন এটাই তাকে জাহান্নাম থেকে বাঁচার কাম আপনি চেষ্টা করুন যে দশ মাসের এই দশ দিনে যেই দশ দিনে আল্লাহ তালার কাছে সব আমলগুলো পেশ করা হয় এবং আল্লাহ রাসুল সাল্লাহ ঘোষণা দিয়েছেন এই দশ দিনের আমল অন্য যে কোনো সময়ের আমলের চেয়ে উত্তম আপনি এই দশ দিনে বেশি বেশি করে চেষ্টা দান করার চেষ্টা করুন আল্লাহ তালা আপনাদের দানগুলোকে কবুল করে দিন সৈয়দ হাদিস আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মা মিলিয়া إلا ينزلان ملكان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক দিন আসমান থেকে দুইজন ফেরেশতা আসে একজন ফেরেশতা এসে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ইয়া আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে ইয়া আল্লাহ তুমি তাদের ধনে সম্পদে মালে আল্লাহ তুমি তাদেরকে বরকত দান করো অন্য ফেরেশতা বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা হে রব্বুল আলামিন যারা তোমার প্রদত্ত রিজিক তোমার পথে খরচ করে না ইয়া আল্লাহ তুমি তাদের ধন সম্পদ ধ্বংস করে দাও বরবাদ করে দাও প্রত্যেক দিন দুজন ফেরেশতা আসে এজন্য ফেরেশতাদের দোয়া নেওয়ার চেষ্টা করুন যেন ফেরেশতারা আমার জন্য দোয়া করে আমি সহ সকলেই যেন বন্যান্ত মানুষ অসহায় মানুষ যারা রয়েছে এদের পাশে দাঁড়াতে পারি আমাদের মাসার পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা সবাই যার যার সাথে রয়েছে এখানে দান করার চেষ্টা করবেন এবং সবাই সবাই দান করবেন আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আল্লাহ আমিন